আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যালো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের জন্য প্লেলিস্ট তৈরি করবেন একবারে ইজিলি আচ্ছা অনেকে হয় ভাবতে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমাদের চ্যানেল নেই কিন্তু আমরা প্লেলিস্ট তৈরি করে কী করবো আপনাদের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে যে আপনাদের জন্য প্লেলিস্ট তৈরি করাটা কেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য যে আপনারা অনেক সময় আপনাদের ভিডিও তৈরি করে আপনাদের অনেক সময় একটা ভিডিও হয়তো দেখতেছেন এর মধ্যে আপনাদের চোখে পড়লো একটা ইম্পর্টেন্ট ভিডিও এই ভিডিওটা আপনারা প্লে লিস্টে সেভ করে রাখলে পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারেন সুতরাং আপনারা এখন প্লে লিস্ট তৈরি করে রাখতে পারেন আপনি চাই ইউটিউবার হন অথবা নন ইউটিউবার হন যাই হোক সুতরাং আপনাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট সো বন্ধুগণ আমাদেরকে এজন্য দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে যে আমাদের এই একটা পার্সোনালিটি যে একটা চ্যানেল রয়েছে এর মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের যে জিমেলটা আছে এই জিমেলের মধ্যেই থেকে থাকে এই জিমেলের মধ্যেই দেখেন এই দেখেন আমার একটা চ্যানেল রয়েছে এই চ্যানেলের আমি সব কিছু এখানে সেভ করে রেখেছি এই যে দেখেন ওয়াচ লেটারের পর থেকে সবগুলো কিন্তু আমার প্লে লিস্ট দেখেন রিকোয়ার্ড ভিডিও এসআর মাহবুব তারপর prank video computer CPS site hack site blog site affiliate free CP network আচ্ছা যাই হোক সোলেস করে দিলাম ধরে নেন আমি একটা ভিডিও এখন দেখতেছি ধরে নেন আমি এই যে এই ভিডিওটা দেখতেছি এক মাসের মধ্যে প্রোগ্রামিং শেখার নিষ্ঠুর প্ল্যান আচ্ছা ওকে আমি এটা ধরেন দেখতেছি ক্লিক ক্লিক করলাম এখন আমার যে কাজটা সেটা হলো যে আমি এই ভিডিওটা ধরেন আমার কাছে ভালো লেগেছে কিন্তু পাশাপাশি দেখবেন আরও অনেকগুলো ভিডিও ওপেন হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর অন্য অন্য ভিডিওগুলো ইম্পর্টেন্ট তো এই জন্য আমি এটাকে আমি সেভ করে রাখবো কীভাবে এখানে সেভ দিয়ে ওয়াচ লেটারে সেভ করব না ওয়াচ লেটার যেটা আছে সেটা তো আরেক বিষয় আচ্ছা যাই হোক নেটটা স্লো এই যে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই দেখছেন এস আর মাহবুবের মধ্যে আমার এই ভিডিওটা সেভ আছে অলরেডি আমি এই যে নিচে ক্রিয়েট নিউ প্লেলিস্ট আছে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে সমস্ত ভিডিওগুলো ইয়ে আমার প্লেলিস্টগুলো ছিল আগে সেগুলো কিন্তু সাজেস্ট এসেছে watch later S R Mahbub required video prank video computer CPS site hack site affiliate blog site আচ্ছা name play playlist name okay আমি এখানে আমার একটা যে কোনো একটা নেম দিয়ে দিচ্ছি ধরে নেন আমি কমন টিভি দিয়ে দিলাম কমন টিভি কমন টিভি দিয়ে কিন্তু এই যে আমি যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমার ওই ভিডিওটা সেভ হয়ে যাবে আমি ইন্টার ক্লিক করার পর দেখেন আমি এই ভিডিওটা কিন্তু আমার কমন টিভি যে প্লেলিস্ট ছিল ওখানে কিন্তু সেভ হয়ে গেছে ধরেন আরও এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিব ওকে আপনি ধরে নেন আমি এই যে এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা সেভ টু প্লেলিস্টে দিলাম এখন দেখবেন আমার ওই সমস্ত যে প্লেলিস্টগুলো তৈরি করেছে সবগুলো কিন্তু সাজেস্ট এসেছে এখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কোথায় সেভ করব ওকে তা আমি কমন টিভি নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছিলাম দেখেন এস আর মাহবুব ছিল কমন টিভি যে আমি কমন টিভিতে ক্লিক করে আমি এখানে ক্লিক করছি ওকে দেখেন সেভ হয়ে গেছে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার প্লেলিস্টের মধ্যে দেখেন কমন টিভি আছে এই যে কমন টিভিতে ক্লিক করলাম অলরেডি দুইটা ভিডিও রয়েছে আমি একটা এই যে এটাও আমি আপনাদের একটু আগে দেখিয়েছিলাম ফার্স্টে কিন্তু এটা আমি সেভ করেছি তারপর এটা সেভ করেছি দেখেন এইভাবে আপনাদের যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রয়েছে এখানে কিন্তু আপনার আনলিমিটেড ভিডিও সেভ করে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না সো বন্ধুগণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়তো হারিয়ে যেতে পারে এই জন্য আপনারা সেভ করে রেখে দিতে পারে সো বন্ধুগণ আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা টিউটোরিয়ালটি খুব ভালো লেগেছে আর ভালো লাগবেই যেহেতু গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল এই ভিডিওগুলো এই যে প্রসেসটা ভিডিও সেভ করার যে প্রসেসটা এটা কিন্তু আমি আমিও আগে জানতাম না সো আপনাদেরকে আমি শেখাচ্ছি যাতে করে আপনারা উপকৃত হতে পারে সো বন্ধুগণ সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ